একটি প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীগুপ্ত জেলা দুই ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা মোগল ব্রিটিশ পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গাজীপুরের আছে বীরত্বপূর্ণ ভূমিকা উনিশশো সালের উনিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরে সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ উনিশটি কেপিআই পাঁচটি বিশ্ববিদ্যালয় একটি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্ক সহ বহু সংখ্যক সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের এবং ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্প কারখানা সহ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যার আয়তন তিনশো ত্রিশ বর্গ কিমি গাজীপুরের মধ্যে দেশের পঁচাত্তর শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টম্বিতুরাত্ম দ্বিতীয় অনুষ্ঠিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান আওয়ালগড় ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় safari park Bangabandhu Sheikh Mujib safari park কাজীপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত বাংলাদেশের কমাত্র অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত বাংলাদেশের তেরোটি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত মনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুচালী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের চার হাজার নয়শো নয় দশমিক শূন্য একর বন ভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত এর ম যে তিন হাজার আটশো দশ দশমিক শূন্য একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি দুই সালে এক ছয় তিন নয় নয় এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য বিডিটি প্রাক্ষরিত ব্যয় এক এক কর্তৃক অনুমোদিত হয় এবং পার্ক প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় এবং দুই সালের দুই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গো আজিপুরের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয় প্রকল্পের শুরুতে কোন মাস্টার প্রাণ প্রণয়ন করা সম্ভব হয়নি পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কে উন্নীত করার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয় মাস্টার প্ল্যানে বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণের চাপ তিলতা নিরসনের লক্ষ্যে চোটা অক্টোবর দুই তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর প্রথম সংশোধিত প্রকল্পটি এক এক কর্তৃক গঠিত আকারে এক দুই এক নয় আট নয় এক শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য শূন্য বিডিটি প্রাকলিত ব্যয় অনুমোদিত হয় সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে ছাড়াও ইন্দোনেশিয়ার পালি সাফারি পার্কের কতিপয় ধারণা সন্নিবেশিত করা হয়েছে সাফারি পার্কের চাবিতে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ঘেরা এবং গুহার মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা গবেষণা ও চিত্ত বিনোদনের সঙ্গে সুযোগ লাভ করবে সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে ভিন্নতর চিড়িয়াখানায় সমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন কিন্তু সাফারি পার্কে বন্যপ্রাণী সমূহ উন্মুক্ত অবস্থায় বন্ধ হলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে করে ভ্রমণ করতে পারবে আওয়াল জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক নুহাসপল্লী জাগ্রত চৌরঙ্গি হরিয়াদি জমিদার বাড়ি নাগপুর কাঁচিপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে ভাওয়াল রাজবাড়ি ভাওয়াল জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক নুহাস পল্লী জাগ্রত চৌরফি বলিয়াদি জমিদার পার্ক নাগরিক পাঁচরা চার্চ বঙ্গবন্ধু সাঁতারি পার্ক মটপুরা পার্ক নাগরিক সেলেন্টি ও সাধু নিকোলাসের দিন না খাইলে না খাবারটা জিরাপ কালোর মধ্যে সাদা না সাদার মধ্যে কালো Después de las Thank you.